আচ্ছা ঠিক আছে তুমি আমাকে এমন একটা সলিউশন দাও কি করলে আমরা একসাথে থাকতে পারবো অলওয়েজ তুমি যদি একটা চাকরি ম্যানেজ করতে পারো অ্যাটলিস্ট 40 থেকে পঞ্চাশ হাজার টাকার তাহলে হয়তো আমরা না নাই আমি তো জানি তুমি আমার ব্যাপারে কতটা আমার তো ক্যারিয়ার আছে লাইফে চাওয়া হ্যাঁ, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি ভালোবাসা কিন্তু তুমি চলে গেলে আমি থাকবো কি নিয়ে তুমি তো জানো আমার ফ্যামিলি কিন্তু কিচ্ছু নাই তো